আরে আরে সোনা এরকম করো না আরে একটু ঘুম পাচ্ছে ঘুমের মধ্যে কি সব করছো আরে এই যে যে বলছিলাম এই তুমি কি আরে মালিক আই লাভ ইউ এই ভাই কি হলো পাগল টাগল হয়ে গেল নাকি এক কামড় খেয়ে হ্যাঁ কি পাগলের মতো করছো এই যে মালিক মালিক মালিক কি হলো তোমার এ মালিক ফিউজ উড়ে গেছে এই যে দাদা বলছিলাম এই যে আমার কিছু কথা বলার ছিল নিউজ রিপোর্টটা এসছে যে হ্যাঁ আমাদের আজাদির ব্যাপারে একটু কথা হ্যাঁ না মাইকটা মুখে গুঁজে দাও শালা মাইক গুঁজে দিচ্ছে কোথায় দেখো